চর বিদ্যানন্দ চর বিদ্যানন্দ তিস্তার একটি অংশ তিস্তা নদীকে কেন্দ্র করে আমাদের এই চর বিদ্যানন্দটি অবস্থিত হয়েছে তো আপনারা দেখতেছেন এটি একটি বোট জেলেরা এখানে মাছ ধরার তাগিদে তাদের জীবিকা সন্ধানে মাছ ধরতেছে প্রতিনিয়ত সপ্তাহে শুক্রবার করে পর্যটকরা এখানে ঘুরতে আসে প্রতি সপ্তাহে পর্যটকরা এখানে নানান উদ্দেশ্যে প্রতিবেশী এবং পরিবার পরিজনদের নিয়ে এখানে ঘুরতে আসে দিচ্ছে না এক অপরূপ সৌন্দর্য যা কখনো কল্পনা করা যায় না দুই দিকে শুধু নৌকা আর নৌকা মাঝি এবং জেলেরা বৈঠা এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত সবজি ক্ষেত্র তো সবজি ক্ষেত আমরা দেখতেছি সবজি ক্ষেতে চাষাবাদের উপযোগী জমিগুলো তারা বেছে নিয়েছিল এখানে সবজি ক্ষেত্রে বিশেষ করে জন্মানো হয় আলু ধান মূলা শাক পটল ফুলকপি বাঁধাকপি নানান জাতের সবজি এখানে আশপাশ আশপাশ আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্তেছেন এখানকার মানুষেরা উপযোগী জমিগুলো সব নির্বাচন করে নিয়েছে পাশাপাশি তারা যে নিচের অংশটুকু ধান খেতে বা পেঁয়াজ চাষে অনেক উপযোগী সেটাও তারা নির্বাচন করে নিয়েছে আপনারা দেখতেছেন এটি একটি ইউক্লিপটাসের গাছের নিচের অংশ এটি প্রায় আমরা স্থানীয় কর্মকর্তার কাছ থেকে জেনে নিয়েছিলাম চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স হয়েছিল গাছটির গাছটি বিগত বছরে নদীর বুকে বিলেন হয়ে গিয়েছিল এটি একটি অসহায় দরিদ্র মানুষের যার সহায় সম্বল নদীর বুকে ডুবে গিয়েছে এটি একটি রাস্তা রাস্তার দুপাশে এক পাশে ধান ক্ষেত আর এক পাশে কলা গাছ রাস্তা বেয়ে চলছে পথ পথের সৃষ্টি পথ থেকে প্রতীকের সৃষ্টি তো বেয়ে বেয়ে চলছে কৃষক ছাত্র এবং ছোট বড় সকলেই ছোট বড় মানুষেরা তারা শিক্ষার প্রতিষ্ঠানে চলে যাচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে আঁকা সেই রাস্তা রাস্তার দুধারে এক ধারে ধান ক্ষেত আর এক ধারে কলা গাছ হয়ে যাচ্ছে আমাদের ফসলি জমিগুলো সুফলা সুফলা সুফলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই প্রকৃতির সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য হয়তো আমরা আজ এই জায়গাটি ভিডিও করতেছি এই জায়গাটি তুলে ধরার চেষ্টা করতেছি এমনও হতে পারে আগামী দিনে এই জায়গা আর জায়গা থাকবে না সবকিছু নদীর গিলে হয়ে যাবে আজকে আমরা চারদেরকে পর্যটকদের এই স্থানে হাঁটতে দেখতেছি এক স্থান থেকে এক আরেক স্থানে পরিবার পরিজনদের নিয়ে আসছে তারা হয়তো আজকে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এমনও হতে পারে আগামী দিন সে এই রাস্তা দিয়ে হাঁটতে পারবে না এটি হলো প্রকৃতির নিয়ম নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু ঢেউ মানুষের ঘর বাড়ি ভেঙে দিল জানল না তো কেউ এবার দেখতেছি একটি নৌকা যে নৌকা করে জেলেরা প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর বুকে মাছ ধরার তাগিদে জীবিকা নির্বাহ সন্ধানে বেরিয়ে যায় সকালে যায় সন্ধ্যায় ফিরে আসে দিন তাদের ঘরে দুমুটো ভাত সেই ভাত এবং ছেলে সন্তানদের কাছে ভাত মুখে দেওয়ার দুটো তুলে ধরার চেষ্টা করতেছে তারা মাছ মেরে সেই মাছগুলো ধরে ধরে তারা আজকে বাজারের উদ্দেশ্যে ক্রয় করতেছে বিক্রয় করার জন্য তারা বিভিন্ন প্রচেষ্টা বা সংগ্রাম চালিয়ে যাচ্ছে তো দর্শক আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা